আসসালামু আলাইকুম বার্ডস আইবিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাকিব আজ দেখব সাজেক ভ্যালির হেলিপ্যাড ও ঐতিহ্যবাহী লুসাই গ্রাম হেলিপ্যাডটির অবস্থান পাড়াতে সাজেক ভ্যালি মূলত রুইলিপাড়া ও পাড়া নিয়ে গঠিত কংলাকপাড়া অবস্থিত কংলাক পাহাড়কে ঘিরে যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে এক হাজার আটশো ফুট আই বাটনে ক্লিক করে কংলাকপাড়ার ভিডিও দেখে আসতে পারেন হেলিপ্যাডের পাশেই বিজিবি ক্যাম্প অবস্থিত তাই এখানে ড্রোন ওড়ানোর সময় নিরাপত্তা বিষয়টি মাথায় রাখবেন অপ্রয়োজন হলে অনুমতি নিয়ে ড্রোন ওড়াতে পারেন হেলিপ্যাডের এই স্থান হতে আপনারা পাহাড়ের বুকে সূর্যোদয় ও সূর্যাস্ত অপরূপ দৃশ্য উপভোগ করতে পারেন যদিও সূর্যের আপনাদের ভাগ্য ভালো থাকবে এখন দেখব ঐতিহ্যবাহী লুসাই গ্রাম যার অবস্থানও পাড়াতে লুসাই গ্রামে প্রবেশ মূল্য তিরিশ টাকা জনপ্রতি তিরিশ টাকা এন্ট্রি ফি দিয়ে আপনারা ঘুরে দেখতে পারেন আর ঐতিহ্যবাহী পোশাক আপনারা একশো টাকার বিনিময়ে ভাড়া নিতে পারেন লুসাই গ্রামের মূলত তাদের প্রাচীন ঐতিহ্যগুলো প্রদর্শনের চেষ্টা করে লুসাই গ্রামের প্রাচীন আদলে ছোট্ট পরিসরে লুসাই গ্রাম যেখানে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় ঐতিহ্যবাহী চিরনাচ গান তাদের ঐতিহ্য ও সংস্কৃতি প্রদর্শিত হয় এখানে চাইলেই কিছুটা সময় ব্যয় করে আসতে পারেন লুসাই গ্রামে ভালো লাগবে আশা করি এখানে গাছের উপরে কটেজ রয়েছে যেখানে আপনি আদিম যুগের মানুষের মতো গাছে বসবাস করার অনুভূতিটা নিতে পারেন যদিও আপনি ঘুরতে গেলে এই সুবিধাটা উপভোগ করতে পারবেন না আপনাকে লোসাই গ্রামের কটেজগুলো ভাড়া নিয়ে রাত্রি যাপন করতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি ধন্যবাদ